হ্যাঁ আমার ফ্যামিলি মুসলিম বাট আমি আল্লাহকে বিলিভ করি না হ্যাঁ এই যে এই ভিডিওটা এই ভিডিওটা বানানোর পর আমার ফেসবুক পেজে দুই দিনে এক মিলিয়ন ভিউজ হয় মোটামুটি ভাইরাল বাট দুঃখের কথা হলো ভিডিওটা আমাকে রিমুভ করতে হয় কিন্তু কেন কেন কারণ এই পিসিমের দুই বোন ও বোনের বান্ধবী এসে আমাকে বলে সে নাকি পাগল সি ইজ মেন্টাল ইস্যু আচ্ছা এর কোন দিক দিয়ে পাগল মনে হয় আমি প্রতি মাসেই চেষ্টা করি যে আমার বিড়ালদেরকে বিভিন্ন ফ্লেভারের বা বিভিন্ন ব্র্যান্ডের ক্যাট ফুড দেওয়ার নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হোয়াটসঅ্যাপ কাকা দিস ফারাবি হ্যাঁ আর আজকে আমি কথা বলবো ফেসবুকে একটু একটু করে বেড়ে ওঠা এক চুলপাক না মেয়েকে নিয়ে এবং তার ফ্যামিলি আমাকে কিভাবে ঘোল খাইয়ে বোকা বানাইছে সেটা নিয়ে খুবই খারাপ হয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের সাথে একটা আর্নিং অ্যাপস এর পরিচয় করাই দেই নাম ক্লিক আর্ন যেখান থেকে খুব সহজে আপনারা টাকা আর্নিং করতে পারবেন কোনো ধরনের ডিপোজিট ও ঝামেলা ছাড়াই মানে আপনার টাকা যাবে না শুধু আসবে তবে হ্যাঁ এই অ্যাপসটায় আপনি কাজ করতে পারবেন মাসে অনলি চার দিন ছাব্বিশ তারিখ দশটা থেকে এক তারিখ দশটা পর্যন্ত সব থেকে মজার বিষয় হলো মাত্র বিশ টাকা হলে আপনি টাকা উইথড্র করে নিতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন তার একটা ডিটেলস ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন ও পিন কমেন্টে প্লিজ চেক আউট আচ্ছা সরি সরি সো আজারা কাকা বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক ওই ইন্ট্রো লাগা শুরুতেই বলেন একটু গুটি শুটি মেয়েটা যে যেখানে আছেন একটু বৈশা পড়েন আজকে এক বিশাল ফাটাফাটি হইব হ্যাঁ আমার ফ্যামিলি মুসলিম বাট আমি আল্লাহকে বিলিভ করি না হ্যাঁ এটাই হলো বাংলাদেশের প্রথম নাস্তিক শিশু যে কিনা আল্লাহকে বিশ্বাস করে না যদিও তার পুরো ফ্যামিলি ধার্মিক না না এটা আমার কথা না মেয়েটা নিজেই বলছে আমার বাবা হচ্ছে অনেক ধার্মিক আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সব সময় যাই হোক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কজ একটা মেয়ে নাস্তিক হতেই পারে বাট আমার কথা হচ্ছে যেখানে পুরো ফ্যামিলি ধার্মিক সেখানে তাদের তেরো বছরের একটা মেয়ে যে কিনা এখনো বোঝাই শেখেনি কোনটা ভালো কোনটা মন্দ সে আইসা বলতেছে আল্লাহকে বিশ্বাস করি না আর আপনারা মেনে নিচ্ছেন এতক্ষণে তো কান চাপা গরম হয়ে যাওয়ার কথা বাই দা ওয়ে টপিক থেকে কেন সরে যাচ্ছি আজকে তো আমি বলতে আছি কিভাবে আমাকে ঘোল খাইয়ে বোকা বানানো হয়েছে তাহলে ক্লিয়ার করেই বলি কি বলেন বলো বাবাজি ঘটনা হচ্ছে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাই হু ইজ দিস গার্ল এই টাইটেলে পিসি একটা মেয়ে স্মোক করা থেকে শুরু করে অশ্লীল ভিডিও তো বানাই তারপরে লাইভে এসে বলে সে নাকি আল্লাহকে বিশ্বাস করে না আমি আল্লাহকে বিলিভ করি না যার জন্য আমি ছোট করে একটা ভিডিও বানাই জাস্ট তার ফ্যামিলিকে এটা বোঝানোর জন্য যে আপনাদের মেয়ে এখনো ছোট তাকে বুঝিয়ে সুঝিয়ে এগুলা থেকে বিরত রাখে বিশ্বাস করেন আমি ভিডিওতে একটাও গালি দেই নাই আর আমি দেও না ভিডিওটা ইউটিউবে প্রায় দুই দিনে দুই লাখ আর ফেসবুকে দুই দিনে এক মিলিয়ন ভিউজ আসে যারা এখনো আগের ভিডিওটা দেখেন নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখা আসেন যাই হোক দুই দিনে এক মিলিয়ন ভিউজ হওয়ার পর এই পিসি মেয়ে দুই বোন ও বোনের বান্ধবী আমাকে ধুমসে মেসেজ দেয় বলে সে নাকি পাগল সি ইজ মেন্টাল ইস্যু আচ্ছা আপনারাই বলেন কোন দিক দিয়ে মেন্টাল রোগী মনে হচ্ছে আমাকে একটু দাও না প্লিজ দেখছো কেউ আমাকে দেয় না দুষ্টটা আমি জিজ্ঞেস করলে আমারে বলে সে নাকি সাইকো ডাক্তার কবিরাজ তাবিজ কবজ কিছু বাদ রাখে না কিন্তু কোনো কিছুতেই নাকি কোনো কাজ হচ্ছে না মেনে নিলাম সাইকো বাট আমার প্রশ্ন হলো এইটুকু একটা মেয়ের হাতে ফোন কেন তুলে দিচ্ছেন তার উপর সে পাগল বলে ফোন হাতে না দিলে নাকি সে সবকিছু তোলবার করে দেয় ওকে ফাইন এটাও মেনে নিলাম কারণ যখন বললো আমার ভিডিওটার জন্যই নাকি তাদের ফ্যামিলিকে সাফার করতে হচ্ছে বিশেষ করে তাদের মা নাকি প্রচুর কান্না করতেছে ব্যাস ইমোশনাল হয়ে গেলাম কারণ আর যাই হোক আমার জন্য কোনো মা কান্না করবে এটা কেমনে মেনে নিব তাই ভিডিওটা প্রাইভেট করে দিলাম আর এই মেয়ের বোনও আমাকে কথা দিল যে এই পিসি মেয়ে আর ফেসবুকে কখনো ভিডিও দিবে না সত্যি বলতে শুনে ভালোই লাগছিল অন্তত একটা ভালো কাজ হইলো ওয়েট স্টোরি আবি খতম নাই হওয়া কাকা ভিডিও বানানো বন্ধ তো দূরের কথা এখন দেখি যে বোন আমাকে কথা দিয়েছিল সে সব ভিডিও বানাচ্ছে দেড় মিনিট ধরে থ মেরেছিলাম না মানে আমাকে এভাবে ঘোল খায় ইমোশনাল ব্ল্যাকমেল করে এভাবে বোকা বানিয়ে চলে গেল এই জন্যই বলে মেয়েদের মন বোঝা নয় তো নয় সোজা বিশ্বাস করেন আমি যখন ভিডিও বানাইছিলাম তখন তো তাও একটু ভালোভাবে ভিডিও বানাইতো বাট এখন এখন তো পুরো জোশ আর ইচ্ছে শক্তি নিয়ে নাইমা গেছে বোনরে এভাবে সাইরা রেখে বা তাকে শাসন না করে হিজাব পরে বোনের সাথে ভিডিও বানালে ঠিক কতটা সোয়াব পায় আমার ঠিক জানা নাই আপনারা জানলে একটু বললেন তো রুকো যারা সবার করো উপরে ফিটফাট নিচে সদর ঘাট মানে শুধু হিজাব পড়লে ধার্মিক হওয়া যায় না ঠিকঠাক পদ্মা করে মনে আল্লাহর ভয়ও রাখতে হয় হ্যাঁ। একটা কথা ভেবে না আমার খুব হাসি ভাসছে মানে ইমোশনাল ব্ল্যাকমেলের একটু ধরনটা দেখেন একেবারে ডিরেক্ট এখনো বিয়ে না করা আমার বউয়ের কাছে চলে গেছে বাই দা ওয়ে আমি খুবই সরি ইনবক্সে কথা বলার কয়েকটা লাইন ভিডিওতে শেয়ার করার জন্য কারণ আমি কখনোই ইনবক্সিং বা কারো পার্সোনাল কথাবার্তা ভিডিওতে শো করি না কিংবা এইসব নিয়ে কথা বলি না বাট এই ঘটনায় আমার মাথায় এত পরিমাণ গরম হয়েছিল যে আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই আর পারবই বা কেমনে বলেন আপনার ফ্যামিলির কথা চিন্তা করে আমার এত কষ্ট করে বানানো ভিডিও তার উপর এত ভিউজ হচ্ছিল সেই ভিডিও প্রাইভেট করে দিলাম আর আপনি সামান্য আমাকে দেওয়া কথাটা রাখতে পারলেন না সি যাই হোক তারপরও সরি ইনবক্সের কিছু স্ক্রিনশট শেয়ার করার জন্য নইলে অডিয়েন্সকে বোঝাতে পারতাম না অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে এখন আসি এই ভিডিওটা বানানো বানানোর উদ্দেশ্য কি অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর দুইটা উদ্দেশ্য এক এই মেয়েটা যে আসলেই পাগল না সেটা আপনাদের সামনে প্রকাশ করে আমার রাগটাকে একটু শান্ত করা আর দ্বিতীয়টা হলো এই ধরনের মেয়েদের থেকে সাবধান আপনাকেও কখন কিভাবে ঘোল খাইয়ে দিবে আপনি বুঝতে পারবেন না নাও কাম টু দা পয়েন্ট আরো একবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনার বোনকে থামান আপনারা ধার্মিক ফ্যামিলি থেকে বিলং করেন আই রেসপেক্ট বাট আপনার বোন যেগুলা করতেছে সেগুলাকে সাপোর্ট করাও কিন্তু ঠিক হচ্ছে না আজ হয়তো বুঝতে পারছেন না বাট একদিন ঠিকই বুঝবেন তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে এখন আপনার বোনের জন্য যেটুকু সাফার করা লাগতেছে সেটা অনেক কম ইন ফিউচার এভাবে চলতে থাকলে আপনাদের হজম শক্তির বাইরেও চলে যেতে পারে তাই বলবো এখনো সময় আছে তাকে বুঝান না বুঝলে লাঠি দিয়ে বোঝান একটা পিসি মেয়ের সাথে পারতেছেন না সেটা একবার হজম করছি আর পসিবল না সো গাইজ ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটুকু ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু জানাব তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল এই ওয়েট ওয়েট ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন আল্লাহ হাফেজ